الله <clears throat> بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد طيب আজকে আমাদের এই আহ, الدرس الدرس السابع. السابع الدرس السابع আলোচনা করবো আমরা আহ, দার্স সাবে এটা নতুন একটা পুরা আমাদের আহ, বিষয় আদার সুসাবেতে এখন শেখ হাসাইন প্রথমে কি আছে তবিব তবিব তবিব অর্থ তবিব অর্থ হলো ডাক্তার না ডাক্তার এটা মানে আজকে হসপিটাল নিয়ে ক্লিনিক নিয়ে আলোচনা হবে চিকিৎসা চিকিৎসা নিয়ে আর কি আপনার তবিব অর্থ হলো ডাক্তার আয়াদা তারপর কি বলতেছে এখানে ডাক্তারের ছবি দিচ্ছে তারপরে কি আসছে ইয়াদা ইয়াদা অর্থ মানে চেম্বার ইয়াদা অর্থ তারপরে আর ছবি দিতেছে সাম্মা সালাম সাম্মা এখানে সাম্মা অর্থ অনেক কিছু হয়ে থাকে তার মধ্যে একটা হলো হেডফোন যা বলা হয় মানে যেটা লাগানো হ্যাঁ কানে যেটা লাগানো হয় এগুলোকে সাম্মা বলা হয় মানে কান দিয়ে শোনা হয় এবং ডাক্তারে দেখে এটাকে কি বলে বাংলাতে ইয়ে বলে আচ্ছা মোটামুটি এই ডাক্তার এটা দিয়ে আপনার রোগীকে দেখে এটাকেও মানে আরবিতে সাম্মা বলা হয় আচ্ছা সাম্মা দ্বিতীয় হলো আবার তারপরে ছবি কিসে আসছে তলেব ভাই সাম্মার পরে কি তবিব তবিব অর্থ ডাক্তার তারপরে শেখ ইউসুফ মারিদ মারিদ অর্থ অসুস্থ অসুস্থ যে নাকি রোগী রোগী তারপরে আসলো আপনার শরীর সারির অর্থ সাধারণ পাই দেখো সারির অর্থ সিট সিট মিশরত মিশরত অর্থ হলো আপনার মিশরত বলে ব্লেড ব্লেড জাতীয় ব্লেড ছুরি অথবা ব্লেড এটাকে মিশরত বলা হয় তারপরে হলো দাওয়া দাওয়া অর্থ কি শেখ ওষুধ ওষুধ ঔষধ দাওয়া অর্থ হলো ওষুধ আচ্ছা তারপরে আপনাদেরকে একটা জুমলা নিয়ে এসেছে জুমলা জুমলাটা এভাবে আহ, اقرا يا شيخ اقرا شيخ يوسف ماذا مكتوب طبيبة চেম্বার الطبيب الطبيب فحص مريض الطبيب يفحص المريض يفحص مريضا الطبيب يفحص مريضا الطبيب মানে হোসেন ভাই الطبيب অর্থ তবিব হ্যাঁ ইয়াফহাস এক্সরে করে দিচ্ছে না এফহাস মারিদ। মানে চেক আপ করতেছে এফহাস মানে কি চেক আপ আস চেক আপ করতেছে চেক আপ আসাম্মা يفحص মানে তাকে চেক আপ করতেছে মানে এফহাস অর্থ হলো চেক আপ করতেছে রোগীকে চেক আপ চেক মারিজ রোগীকে চেক আপ করতেছে الطبيب ইয়াফহাসুল يفحص المريض الطبيب মানে তবিব অর্থ ডক্টর ডক্টর চেক করে দিচ্ছে يفحص এই আমরা এই পৃষ্ঠাতে আছি হ্যাঁ সাম্মা এটা যে কোনো জিনিস কানে দিয়ে যখন শুনে এটাকে সাম্মা বলা হয় আচ্ছা, আচ্ছা। মানে আপনি যদি আমরা মোবাইলে যদি হেডফোন লাগাই হেডফোনটাকেও সাম্মা বলা হয় এবং ডাক্তার যেটা দিয়ে আপনার রোগীকে দেখে এটাকে সাম্মা বলা হয় এটাকে বাংলাতে কি বলে আমি করতেছি হ্যাঁ, হ্যাঁ, সারের অর্থ হলো আপনার সিট সিট মানে মিশ্রত মিশ্রত অর্থ হলো ব্লেড ব্লেড এখানে ছুরি অথবা ব্লেড ধরা যাবে আর কি যে কোনো জিনিস কাটে এটাকে মিশরাত বলা হয় কাটা কাটের আচ্ছা আপনারা এক কথা বল যখন আপনারা পরাটা দিবেন আমাকে হোয়াটসঅ্যাপে পরাটা দশ সময় মনে রাখবেন মানে আরবি শিখার জন্য মানে আপনাদের অর্থ জানতে হবে কারণ আপনারা যদি যখন পরাটা দিবেন মুখস্থ পরাটা দিতে হবে মুখস্থ মানে দেখে দেখি না দেখবেন আরবিটা আরবিটা দেখিয়ে দিয়ে মানে অনেক ভাই মানে আমি যে ওরা যে পড়া দেয় আমি উঠতেছি যে পড়া যখন দিচ্ছে ওরা বাংলাটাই পড়তেছে আরবি পড়তেছে বাংলা পড়তেছে লাভ হবে না এটা আপনি আরবি বাংলা পড়বেন নিজে নিজে যখন পড়াটা দিবেন আরবিটা পরে আমাকে নিজে নিজে তর্জমা করবেন কিন্তু আরবিটা পরে যদি আপনারা নিজে নিজে বাংলাটা পড়ার লাভ কী হইল অর্থ জানতে হবে আর তবিব ইয়া ফাসুল আল মারিয়ত মানে ডাক্তার রোগীকে চেক করতেছে চেক আপ করতেছে ইয়াফহাস মানে কি চেক মানে আপ মানে করা এটা দেখ মানে চেক আপ করা শুধু এই চেক আপ করাটা শুধু ডাক্তার নিয়ে কথা না হাত আপনি যদি আপনি গাড়ি ফাহাস গাড়িকে আপনি ওয়ার্কশপে যান বলছে এ ফাস চেক আপ আমার গাড়িটাকে চেক আপ করো যে কোনো যদি চেক আপ করার আগেই অথবা আপনি এখন মানে পুলিশ একটা ইয়াকে ধরলো চোরকে ধরলো এফহাস মানে ওকে চেক আপ করে ওর ভিতরে কিছু আছে নাকি মানে ফাহাস অর্থ চেক আপ করা তো যেহেতু এখানে ডাক্তারের কথা এসেছে এখানে কি বলতেছে মানে ডাক্তার রুগীকে চেক আপ করতেছে তারপরে আসতেছে বলতেছে ফদ্দাল কি বলবে শেখ হোসাইন হ্যাঁ ইয়াতানাওয়াল المريض يتن- يتناول الدعوة المريض يتناول يتناول الدواء হ্যাঁ المريض অর্থ المريض অর্থ রোগী রোগী কি করতে এতানাওয়াল মানে এতানাওয়াল হল- পান করতেছে অথবা মানে পান করতেছে খাচ্ছে এতানাওয়াল মানে পান করা সেবন করতেছে মানে পান করা হোক অথবা খাওয়াকে তারা মানে একটা জিনিস খাচ্ছে গিলি গিলি হ্যাঁ মানে তার মুখে খাচ্ছে আর কি মানে আপনি বল এটা যদি আপনি কেউ মানে ভাতও খাচ্ছে তাও হবে সেবন করছে এটা আবার এটাতে মানে এতানাওয়ালও আবার বেলা বালা সেনসেন নাকি এতানাওয়াল এটা যদি কেউ বলে ভাত খাচ্ছে তুই আপনি বলতে বলতে পারেন এতানাওয়ালুল গাদা এতানাওয়াল আশা বলতে পারেন যে দুপুরের ভাত খাচ্ছে রাত্রের ভাত খাচ্ছে তাও সমস্যা নেই মানে এতানাওয়াল মানে সে মোটামুটি খাচ্ছে এখানে এখন যেহেতু রোগীর কথা আসছে বলছে এতানাওয়ালু আদাওয়া আ অর্থ সে রোগী কি খাচ্ছে ওষুধ খাচ্ছে রোগী ওষুধ খাচ্ছে আলমারিদ মানে কি মানে কি মারের অর্থ কি হ্যাঁ অসুখ হয়েছে তো বলা হয় আর দাওয়া অর্থ ভাই দাওয়া আচ্ছা তারপরে আসছে তবিব হ্যাঁ, কি করতেছে ধরতেছে সাম্মা সাম্মাটি ধরতেছে আচ্ছা আমাদের এখানে ধরে ধরছে বা ধরতেছে এগুলো সব হলো আমি বলেছি যে মানে সেখানে যদি এমসিক করতেছে ধরা আছে মানে না না এগুলো সবগুলো হলো ফেয়াইল মোদার ফেয়াইল ফেয়াইল মোদার অর্থ হলো ধরতেছে মানে এগুলো কাজগুলো সে এখন করতেছে মানে করেও নাই মানে করে ফেলে সেটার বললে হবে না অথবা করে আছে এভাবে বললে হবে না মানে সে এখন কাজটা করতেছে বর্তমানে করতেছে আপনি যদি বলেন সে মানে ধরে ছিল সেটা তো অতীত অতীত হয়ে গেল মানে সবগুলো এগুলো ফেল আর যখন নাকি ইয়া আসে বলছি না প্রথমে যদি ইয়া আসে অথবা ইয়া অথবা তা অথবা হামজা অথবা নু আনাইতু ইউমসিকু তামসিকু তুমসিকু আমসি ওমসিকু নুমসিকু প্রত্যেকটা যখন নাকি ইয়াদি হবে এগুলো বলে মানে, মানে হ্যাঁ মানে বর্তমান এবং ভবিষ্যৎ বর্তমান এবং ভবিষ্যৎ জানেন ইয়াদ হাবু ইয়াদ হাবু মানে কি যাচ্ছে চলে যাচ্ছে মানে এখন শেখ ইউসুফ আমি বললাম বললাম শেখ ইসলাম ভাইকে ইউসুফ ভাই কোথায় ইউসুফ ইয়াদহাবু ইলাল মসজিদ ইউসুফ মসজিদে যাচ্ছে ইউসুফ মসজিদে যাচ্ছে আজ বললাম ইউসুফ কোথায় বললাম ইউসুফ দাহাবা ইলাল মসজিদ চলে গেছে দাহাবা মানে কি চলে গেছে শুনুন আমরা এখন বর্তমানে সবগুলো হলো মুদারে মানে বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলতেছে এখানে তো আর তবিব ইউমসিকু সাম্মা সাম্মা ধরিতেছে তারপরে হ্যাঁ আল মারিদু আল মারিদু ইয়ালামু আলা ইয়ানামু ইয়ানামু আলা সারির আল মারিদু রোগী কি করতেছে শুয়ে আছে ঘুমাচ্ছে ইয়ানামু মানে ঘুমাচ্ছে ইয়ানামু মানে কি নম থেকে লা তাখুদুহু ওয়ালা নম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি কোনো ঘুমায়ও না এবং ঝুরায়ও না মানে এরকম জিমানেও আসে না ওনারা মানে জিমাইলে তো পুরো দুনিয়া উল্টে যাবে ঠিক আছে না কারণ আল্লাহ সোহানাওয়ালা জিমা ওনার জিমা এর মানে ঘুমানো হলো মানে একটা দুর্বল সিফাত শক্তিশালী মানে আমরা মানুষরা যদি না ঘুমায় একদিন দুই দিন তিন দিন <laughs> কি অবস্থা হবে কিন্তু আল্লাহ সোহানাওয়ালা উনি তো ঘুমানো না এবং কোনো চিমানো না তো এখানে বলতেছে আল মারিদু ইয়ানামু কোথায় ঘুমাচ্ছে সিটের উপরে সিটের উপরে ঘুমাচ্ছে আলা সারির তারপর আপনাকে যেহেতু এখন খাট ব্যবহার করতে হ্যাঁ শরীর হ্যাঁ খাট সিট তো ইংলিশে বলে আর কি খাট তো বাংলাতে আর কি সিট তো ইংলিশে আমরা তো অনেক সময় আমার বেড বলছেন একটু উপরে মানে যেটা গদি গদি বলতেছেন মোটামুটি গতিকে না মোটামুটি এটা আপনার যেটা আপনার খাট মতো বানানো হয় যে পা আছে খাট মতো এটাকে যেটাকে আমরা খাট বলি চকি বলি খাট বলি এটাকে শাড়ির বলা হয় আচ্ছা এখানে যেহেতু আমরা ডাক্তারি কথা আসছে এখানে আপনার একটা একটা মানুষের তার পুরা অঙ্গ প্রত্যঙ্গ কথা আসছে প্রথমে একটা মানুষকে ছবি দিচ্ছে এখানে দেখেন এই ছবিটা এই ছবির ভিতরে একটা মানুষকে মানে পুরা নিয়ে এসছে প্রথমে প্রথমে কি জিনিসটা শেখ সাইফুল ইসলাম আইন আইন চোখ আইন অর্থ চোখ হ্যাঁ সুম্মা শার শার চুল উদুন কান ওদুন লা খালি খালি ভ্যামিন এই আনফ মানে নাক নাক আপনি কি বলছো হ্যাঁ আচ্ছা শাহজান ভাই ফাম ফাম আমার ঠোঁট মুখ ঠোঁট হলো শাফা ঠোঁটের কথা বলো না আপনি বলছে ফার্ম ফার্ম অর্থ হলো কি মুখ হ্যাঁ শেখ আবু বকর হ্যাঁ কান কানকে কি বলে কান না কান কান উদুন মানে উদুন কান আচ্ছা তারপরে রাকাবা রাকাবা ঘাড় ঘাড়কে কি বলে রাকাবাহ রাকাবাহ ফাক্কু রাকাবা বলে না কোনো ফাক্কু রাকাবা মানে একটা দাসকে আজাদ করা তো দাসে মানে এটাকে রাকাবা রাকাবা বলে ওকে বলা হয়েছে আচ্ছা তারপরে কি বলছে কাল কাল কাল অর্থ অন্তর কাল অর্থ এটা আমরা কাল মানে সবাই কাল অর্থ অন্তর তারপরে শেখ ইউসুফ হাতের পাও এটা মানে আপনার এখানে কোণের নিচে না উপরে এটাকে হ্যাঁ এটাকে বলে দিরা হ্যাঁ দিরা হ্যাঁ তারপরে মানে হ্যাঁ রুস রুস রুস্ক মানে এটা এই কবজাটাকে তারপরে এটাকে বলে রুস তারপরে হলো আপনার এইটা হলো হাতের পাতাকে পাতাকে কি বলে ইয়াদ হাতের পাতা পুরাটাকে আমার মানে এখান থেকে এখানে পুরাটা হলো ইয়াদ আবার ইয়াদের পরে আবার এখানে ভাগ ভাগ আছে এটার নাম হইলো জেরা আবার এটার নাম কি ইয়াদ এটা এটা ইয়াদ এটা হাতে পাতা কিন্তু এটাকে রুস বুঝছেন এইটার মিউস্ক জি তারপরে হলো আপনার তারপরে কি আঙ্গুল আঙ্গুলকে কি বলা হয় ইসবা ইসবা আঙ্গুল কিন্তু যখন নাকি আঙ্গুলে বহু বচনকে কি বলা হবে আসবা বহু বচন আসাবে ইসবা আসাবে তারপর আসতেছে আমার আপনাদের রিজিন রিজিল অর্থ হলো পা পুরা পাকে কি বলা হয় রিজিল রিজিলের পরে শেখ পাওয়ালে কাদাম হলো পায়ের পাতা এগুলো সবগুলো আপনাদের বুঝতে করতে হবে আবার পুরা মুখটাকে আপনাকে আলাদা আলাদা করে বলছে এটা চোখ এটা মুখ কিন্তু পুরা মুখটাকে কি বলা হয় ওয়াজ হুন দিদিছে ওয়াজ আবার আঙ্গুলের যে ইয়ে আছে নখ নখকে কি বলে জফর জফর জফর দুপুর হলো এক বছর যদি বহু বচন হয় বলতে হবে আবা আবাফের কি বলতে হয় আবা ফের আবার তারপরে আসতেছে মুখের ভিতরে গিব্বা গিব্বাকে কি বলে লিসান তারপর আসতেছে আপনার দাঁত দাঁতের এগুলো সামনে দাঁত বলা হয় কিন্তু ভিতর তাকে মারি তাকে বলা হয় দেড়স দেড়সন বলা হয় আবার পিঠ পেটকে কি বলে জহার পিঠকে ধর এগুলো আপনাকে মানে মানুষের একটা মানুষের কি কি তার শরীরে কী আছে এগুলো বলে দিচ্ছে আচ্ছা আমাদের নামাজ হয়ে গেছে সুখানক আল্লাহ আলহামদুলিল্লাহ